বর্তমান দেখা যায় অধিকাংশ মুসলমান আজকে সুদের গজবে পতিত হয়ে গেছে সুদ প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা পরিবারকে এখন সুদ এ করে নিয়েছে এমন মুসলমান এমন বাড়ি কম পাওয়া যায় যারা এনজিওর সাথে সংশ্লিষ্টতা নাই এনজিওর সাথে অধিকাংশ মুসলমানের সংশ্লিষ্টতা আছে সুদ খায় আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাহ বলেন যে সুদ খায় এবং যে সুদের সাক্ষী থাকে এবং যে সুদ নেয় এবং সুদ দেয় সমস সবাই সুদের শাস্তি পাবে সুদ খুব মারাত্মক রূপ আমাদের সমাজে ধারণ করেছে নামাজ পরে আবার সুদ খায় বলেন কোনো লাভ আছে যাই নামাজের তলে ঘুষ নেওয়ার অভ্যাস আছে না নাই যাই নামাজের তলে তারা ঘুষ নেয় তারা সুদ খায় আজকে নিজের বউকে এনজিওতে পাঠিয়ে এনজিও থেকে সুদ নেয় আমি বলি হ্যাঁ তুমি বিপাদে পড়েছ তুমি এনজিওতে সুদ নিচ্ছ তোমাকে মাসে মাসে এনজিও সুদ থেকে বাঁচবো কিভাবে আমি তাদেরকে বলবো তোমরা মাসে মাসে যে টাকাটা তোমরা এনজিওতে দাও মাসে মাসে যে সুদটা এনজিওতে দাও ওই টাকাটা তোমরা মাসে মাসে এনজিওতে না দিয়ে ওটা তোমরা গুছিয়ে রাখো যখন বিপাদে পড়বে তখন ওই টাকাটা বের করে কাজে লাগাও আল্লাহ রসুল সাল্লাহ বলেন সুদ এত মারাত্মক যে সুদ খেল সেজন্য তার আপন মায়ের সাথে জিনাই লিপ্ত হয়ে গেল কোনো মহিলা যদি সুদ খায় সেজন্য তার আপন বাবার সাথে জিনায় লিপ্ত হয়ে গেল এবং সেই সব থেকে ছোট্ট গুণা হলো এটা কোনো কেউ যদি সুদ খায় তৃতীয় নাম্বারে সে আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে যুদ্ধ ঘোষণা করল ফিরাউন আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে যুব ঘোষণার করার কারণে আমরা জানি ফিরাউন ছিল কাফের আমরা বলি ফিরাউন কাফের আপনার সন্তানকে কেউ যদি নাম রাখে ফিরাউন আপনি কি ভালো রাখবেন আপনার সন্তানের নাম কি আপনি ফিরাউন রাখবেন আপনার সন্তানের নাম কি আপনি নমরুদ রাখবেন রাখবেন না সুতরাং যারা সুদ খায় তারা তো ফিরাউন নমরুদ যেমন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল তারাও তেমন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে বর্তমান সুদ আমাদের সমাজে এত ব্যাপক এত ব্যাপক যে সুদ খায় আবার সুদ খেয়ে মাঠে যে মানুষের জমির আয়েল ঠেলে কথা বলেন ঠিক কিনা মানুষের জমির আয়েল ঠেলা লোক আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলমিন আজকে তোমার এই কর্মের জন্য কালকে আমতের ময়দানে হিসাব নেবেন কারণ সুদখোর কখনো জান্নাতের ঘেরানো পাবে না সুদা তো মারাত্মক এত মারাত্মক গুণা আল্লাপাক রব্বুল আলমিন ব্যবসাকে হালাল করেছেন কিন্তু সুদকে হারাম করেছেন আজকে তুমি সুদের ভিতরে আসক্ত হয়ে গেছ এই সুদ তোমার ইহকাল এবং পরকাল ধ্বংস করে দিচ্ছে বলেন সুদের ব্যবসায় সুদ করে এ পর্যন্ত কেউ সফল হয় নাই এবং পরবর্তীতেও হবে না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে এই সুদের ভয়াবহ আজহাব থেকে আমাদের হেফাজত করুক এবং মানুষের জমিনে আয়ের ঠেলা লোক আছে না নাই মানুষের জমিনের আয়ের ঠেলা দেয় মানুষের হক ফাঁকি দিয়ে খায় এবং গিবত চগলখড়ি করতে করতে দুনিয়াটা এখন অন্ধ হয়ে গিয়েছে আমরা গিবত করি অথচ মনে করি এটা কোনো গিবত না হজরত হজরত আয়সা সিদ্দিকারা দিয়াল্লাহ তালানু একবার আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এবং আয়সা সিদ্দিকা রাদিল্লাহ তালানু আসেন এমন সময় একজন মহিলা এসে আল্লাহ রসুলের কাছে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে হজরত আয়সা সিদ্দিকার রাদিয়াল্লাহ তালানু বললেন হি আল্লাহ রসুল তাকে একটু বেটে না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন আয়েশা তুমি যে কথাটা বললে আমাকে যদি গোটা দুনিয়াটাও দেওয়া হয় আমি ওই কথাটা বলতে রাজি হব না কারণ তুমি ওই মহিলার গিবোধ করেছ বর্তমান চগলখুরি আছে না নাই আল্লাহ রসুল সাল্লাই বলেন চগলখর পণ নিড্ডাকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না সুতরাং চগলখর পর নিড্ডাকারী যারা আছো তাদেরকে বলবো তোমরা ফিরে আসো আর কেউ যদি আপনার গিবত করে সেটা তো আপনার জন্য ভালো একবার আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ এর কাছে এক ছাত্র এসে বলল হুজুর বাজারে শুনলাম অমুক লোক আপনার গিবত করছে আপনার বদনাম করছে সে বলল তুমি যে কথাটা বলছো সত্য তিন তিনবার সত্যতা নিয়ে ইমামে আজম রহমতুল্লাহ বাজারে গেলেন বাজারে যে কিছু ফল কিছু গোশ এবং কিছু মিষ্টি এবং কিছু ভালো খাবার খরিদ করে সেই ব্যক্তির বাসায় গেলেন সেই ব্যক্তির বাসায় যে বললেন হে আমার বন্ধু তুমি এসো তুমি তো আমার সব থেকে পরম বন্ধু সে বলল আমি কেন তোমার বন্ধু হতে যাব আমি তো কিছুক্ষণ আগেও তোমার বদনাম করলাম গিবত করলাম বলল হ্যাঁ তুমি সব থেকে আমার উপকারী বন্ধু তুমি আমার গিবত করেছো সুতরাং আমার জীবনে যত গুণা আছে সমস্ত গুণার ভাগিদার তুমি হয়ে গিয়েছো এবং তোমার জীবনের যত সবের কাজ আছে সমস্ত সবের আমলের ভাগিদার আমি হয়ে গিয়েছি সুতরাং তুমি যদি আমার বন্ধু না হতে এত বড় উপকার তুমি আমার করতে না আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন কেউ যদি কারোর গিবত করে তার জীবনের সমস্ত আমল নামা ওই ব্যক্তির আমল নামায় চলে যায় এবং ওই ব্যক্তি যে ব্যক্তির গিবত করলো তার জীবনের যত গুণা তার আমল নামায় এসে যুক্ত হয়ে যায় এজন্য গিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের হেফাজত হওয়ার তৌফিক দান করুক আমিন ওয়াখরে জবান আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর